hello friends welcome to Nasir HD music video আমি লিটন আহমেদ আছি আপনাদের সাথে নতুন নতুন নাচ পেতে আমাদের চ্যানেলকে টিউন করুন আর দেখতে থাকুন নাসির এইচডি মিউজিক ভিডিও ওরে ভালোবাসা কারে শিখাইলি